আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা তৈরি করে দেখাবো টুনা ফিশের ভর্তা টুনা ফিশের ভর্তা তৈরি করতে আমাদের যা যা লাগবে শুকনা মরিচ পরিমাণ মতো এখানে আমরা তিন পিস শুকনা মরিচ নিয়েছি টুনা ফিশ একশো চল্লিশ গ্রাম এখানে দুইটা টুনা ফিশ নেওয়া হয়েছে সত্তর গ্রামের সরিষার তেল পরিমাণ মতো লবণ পরিমাণ মতো পেঁয়াজ স্লাইস এখন আমরা টুনা ফিশের ভর্তাটা তৈরি করব। প্রথমে আমরা মরিচ এক চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে একটু ডলে নিব এখন এর ভিতরে পেঁয়াজ দিব এটা আবার একটু ভালো করে মিক্স করে নিব আমরা টুনা ফিশটা দিয়ে দিব দিয়ে আবার একটু ভালো করে মিক্স করব আমরা টুনা ফিশ থেকে পানি এবং তেলটাকে ভালো করে চালনি দিয়ে ছেঁকে নিয়েছি এখন দিব সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালো করে মিক্স করে আমরা একটু টেস্ট দেখব সম্পর্কে আমাদের সব কিছু ঠিক আছে এখন আমরা পরিবেশন করব হয়ে গেল আমাদের টুনা ফিশের ভর্তা আপনারা তৈরি করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ